আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের বারো নম্বর পর্বের পঞ্চম প্রশ্ন হলো প্রশ্ন ফিতরার পরিমাণ কি উত্তর মাথা পিছু সা অর্থাৎ প্রায় পনেরো দুশের গম বা তার মূল্য প্রশ্ন ফিতরা যক কখন আদায় করতে হয় উত্তর ঈদুল ফিতরের নামাজের পূর্বে প্রশ্ন রমজান মাসে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে উত্তর ইতিকাফ বলে প্রশ্ন ইতিকাফ করার সময় কি কি কাজ করা মুস্তাহাব উত্তর জিকির করা কোরআন তিলওয়াত করা দরুদ শরীফ পড়া দিন সম্পর্কে পড়াশোনা করা দিন বিষয় সম্পর্কে আলোচনা করা বন্ধুরা আজকে তাহলে অবধি আবার আসবো নতুন পর্ব নিয়ে ততক্ষণ বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘরে থাকুন আল্লাহ হাফিজ